এক প্রতিবাদী কণ্ঠ ছিল নীল কারা পিড়ে ঘরে ঢুকে মারিল তারা দিল কারা ফেলে ঘরে ঢুকে মারিল তারা দিল এ প্রতিবাদী কণ্ঠ ছিল ছিল নীল কারা কেড়ে ঘরে ঢুকে মারলো তারা দিল কারা ফেলে ঘরে ঢুকে মারলো তারা দিল কারা ফেলে এক প্রতিবাদী কন্ট ছিল নীল কারা কেড়ে এক প্রতিবাদী কন্ট ছিল নিল কারা কেড়ে ঘরে ঢুকে মারলো তারা দিল কারা ফেলে ঘরে ঢুকে মারলো তারা দিল কারা ফেলে বলে পুলিশের পোশাক পরে গে ঢুকেছিল তার ঘরে গে পুলিশের পোশাক পরে গে ঢুকেছিল তার ঘরে গে পাপ দেখিল জান নিল যে কেড়ে এক প্রতিবাদে কণ্ঠ চিন নিল কারা কেড়ে এক প্রতিবাদে কণ্ঠ চিন নিল কারা কেড়ে ঘরে ঢুকে মারিল তারা দিল কারা ফেলে ঘরে ঢুকে মারিল তারা দিল কারা ফেলে বলে পুলিশের পোশাক পরে ঢুকে তার ঘরে পুলিশের পোশাক পরে ঢুকেছিল তার ঘরে বাপ দেখিল ছেলের ঝাল নিল যে কেড়ে এক বাদে কণ্ঠ ছিল নিল কারা কেড়ে এক বাদে কণ্ঠ ছিল নিল কারা কেড়ে ঘরে ঢুকে মারল তারা দিল কারা ফেলে ঘরে ঢুকে মারল তারা দিল গেল কারা একটাই অপরাধ অন্যায় দেখতো সেখানে আনিস ভাই পড়তো এবং যখন এনআরসি সিএবির মতন যখন বিলগুলো পাস হয় আনিস ভাই রাস্তায় পর্যন্ত নেমেছিল এবং যখন কৃষি আন্দোলন হয় আনিস ভাই রাস্তায় নেমেছিল এই সবগুলোর কারণে আজকে আনিস দুনিয়ার বুক থেকে চলে যেতে হলো সত্যের বিচার সত্যের জন্য আজকে লড়াই করতে বলে চলুন প্রিয় কবি চন্দ্রের মাধ্যমে লিখছে আগা কি অপরাধ ছিল তার কিছুই নেই জানা রাত বারোটায় ঘরে ঢুকে মারলো কেন তারা আগা কি অপরাধ ছিল তার কিছুই নেই জানা রাত বারোটায় ঘরে ঢুকে মারলো কেন তারা মারার আগে হাত কি তাদের একটু ও কাপল না মারার আগে হাত কি তাদের একটু ও কাপল না সাধু থেকে তার দিল ফেলে কিছু মনে করল না সাধু থেকে তার দিল ফেলে কিছু মনে করল না এক প্রতিবাদে কণ্ঠ ছিল নিল কারা কেড়ে এক পথে বাদে কণ্ঠ ছিল নীল কারা কেড়ে ঘরে ঢুকে মারল তারা দিল কারা ফিরে ঘরে ঢুকে মারল তারা দিল কারা ফিরে বল পুলিশের পোশাক পরে ঢুকেছিল তার ঘরে পুলিশের পোশাক পরে ঢুকে গেল তার ঘরে বাপ দেখিল ছেলের ঝাড় নিল এক প্রতিবাদী ছিল নিল কারা কেড়ে ঘরে ঢুকে মারিল তারা গেল কারা ফিলে ঘরে ঢুকে মারিল তারা দিল কারা ফিলে আমাদের জ্ঞানে আপনাদের জ্ঞানে বলতে পারবো না আমরা এটা দেখিনি যে দুবার থেকে আবার এটা আমরা কখনো দেখিনি কিন্তু আমরা জামানে এসে শেষ জামানে এসে আমাদেরকে দেখতে হচ্ছে তার কারণ আনিস ভাইকে আজকের সত্যের বিচার পাওয়ার জন্য ন্যায় বিচার পাওয়ার জন্য আজকে দুবার কবর থেকে তোলা হলো এটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি চলুন ভিডিওটি শেষ ছন্দে দিচ্ছে বিচার চাই বিচার চাই শাস্তি দিতে হবে বিচার চাই বিচার চাই শাস্তি দিতে হবে তাই তো আজ হিন্দু মুসলিম পথে নেমেছে বিচার চাই বিচার চাই শাস্তি দিতেই হবে তাই তো আজ হিন্দু মুসলিম পটেল মেছে আল্লাহ তার পরিবারে সবর ধরে দিও আল্লাহ তার পরিবারে সবর ধরে দিও আল্লাহ আমার আনিসি ভাইকে জান্নাতে নসিব করে দিও আল্লাহ আমার আনিসি ভাইকে জান্নাতে নসিব করে দিও এক প্রতিবাদী কণ্ঠ ছিল নীল কারা কেড়ে এক প্রতিবাদী কণ্ঠ ছিল নীল কারাল পেড়ে ঘরে ঢুকে মারল তারা দিল কারা ফেলে ঘরে ঢুকে মারল তারা দিল কারা ফেলে বল পুলিশের পোশাক পরে ঢুকেছিল তার ঘরে পুলিশের পোশাক পরে ঢুকেছিল তার ঘরে এক প্রতিবাদী কণ্ঠ ছিল নীল কারা কেড়ে এক প্রতিবাদী কণ্ঠ ছিল নীল কারা কেড়ে ঘরে ঢুকে মারিল তারা দিল কারা ফিরে ঘরে ঢুকে মারিল তারা দিল কারা ফিরে ঘরে ঢুকে মারিল তারা ने तो बिदाऊ तो ना रही কখনো মিথ্যা কথা না আর যদি রসুলের কথা মিথ্যা হয় কোরআনের কথা মিথ্যা হবে কোরআনের কথা মিথ্যা হলে আল্লাহর কথা মিথ্যা হবে এটা আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে কিন্তু একদিন জয় একজন মুসলমানের হবে যতই তোমরা বাড়াবাড়ি করো এটা আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে তার কারণ এটা হচ্ছে ইমান এটা আমাদেরকে বিশ্বাস করে নিতেই হবে কারণে আমরা মুসলমান আজকে যদি আমরা মাথা হ্যাট করে চলি ভাই এই মাথা জমিনে গেড়ে দেবে মাথা উঁচু করে বাঁচতে দেবে